পেয়ে যাবেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া আল্লাহ তাআলা বলতেছেন এমন কিছু সংখ্যক মানুষ হবে এমন কিছু লোক হবে যারা আমল করবে নাও সেবা শুধু আমল করবে যে তা নয় বরং আমলের সাথে নিজেরা অনেক কষ্ট করবে কারণ এই যে আপনি আমি এখন এই শীতের মধ্যে এখানে কষ্ট করে বসে আছে এই যে বসে থাকা কেন বসে থাকা নিশ্চয়ই তো আল্লাহ সন্তুষ্টি জন্য ঠিক না কিন্তু যদি আমার এই বসে থাকা এই যে কষ্ট করা এটা যদি পণ্ড হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে তো কষ্টই হলো ঠিক না শুধু কষ্টই করলাম আল্লাহ রবুল এই আয়াতে বলতেছে না একদল মানুষ হবে যারা আমল করবে না অসুপা এবং অনেক কষ্ট করবে কিন্তু প্রচলিত আগুনে তারা প্রবিষ্ট হবে প্রবেশ করবে মানে আগুন থেকে বাঁচতে পারবে না জাহান নামি হয়ে যাবে তবে বোঝা গেলেও এই কথা থেকে বোঝা যাচ্ছে যে শুধু আমল আমাকে জাহান নামের আগুন থেকে নাজার দিতে পারবে না এখানে প্রথম যে কথাটি আমি আপনাদের সামনে আলোচনা করবো সেটা হলো কে জাহান্নামি আর কে জান্নাতি এই ফয়সলা দেওয়ার ক্ষমতা আমাদের নেই মানে এই শিরোনামের মধ্যে একটা ভুল আছে কোনো ব্যক্তিকে আমি নির্দিষ্ট করে বলতে পারি না আমি জাহান্নামি কোনো গ্রুপকে আমরা বলতে পারি না জাহান্নামি কারণ আল্লাহ সুহানা ইচ্ছা জান্নাত আল্লাহ রাবুল আলমীর অনুগ্রহের নাম কিসের নাম আল্লাহ তালা একেবারে একান্ত অনুগ্রহ এবং রহমত ছাড়া জান্নাত লাভ করার কোনো সুযোগ এমনকি রসুল নিজে বলেছেন ওয়ালা আনতা ইয়া প্রশ্ন করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনিও কি আল্লাহ তাআলার ছাড়া জান্নাত যেতে পারবেন না আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া জান্নাতে যেতে পারবেন না আহারা ওয়ালা আনা রসুল্লাহ সাল্লাম বললেন আমিও না ইল্লা আন ইয়াতাকাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি যদি আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাকে তার রহমত দিয়ে আচ্ছাদিত করে নেন রহমতের মাধ্যমে জান্নাত লাভ করতে পারবো তাহলে একটা বিষয়ে আপনাদের কাছে কনফার্ম হয়েছে সেটা হলো এই শুধু আমলের মাধ্যমে ইবাদতের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে জান্নাতের অধিকারী হওয়া যাবে যাবে এটা আল্লাহ তার অনুগ্রহ জান্নাত হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ তাহলে এবার বিপরীত দিক কি জান্নাতের বিপরীত কি জাহান্নাম তাহলে জাহান্নামকে কি বলবেন আল্লাহ তাআলার অনুগ্রহ নয় বলবেন কিনা কি বলবেন আপনারা বলবেন যে জান্নাত যেহেতু বললাম আল্লাহর অনুগ্রহ এটা তো বুঝতে পেরেছে ঠিক না তখন জাহান্নাম আল্লাহর অনুগ্রহ নয় এটা বলবেন জাহান্নামটা কি তাহলে এটাও জানতে হবে তাহলে জান্নাত হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে মেহেরবানি করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন জান্নাত দেবেন জি এটা হলো প্রথম কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে জাহান্নাম জাহান্নাম আল্লাহ রাব্বুল আলমিনের জাস্টিস ন্যায় বিচার কারণ আমার আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ রাব্বুল আলমিন কোনোভাবেই বান্দাদের উপর সামান্যতম জুলুম করবেন না এটা হলো জাস্টিস আদল আল্লাহর পক্ষ থেকে আদল আপনি আল্লাহ আব্বুল আলমিনের বিধান লঙ্ঘন করেছেন কিন্তু আল্লাহ তারা নিয়ামতও ভোগ করেছেন নিয়ামত ভোগ করেছেন না আপনারা দেখেন যখন করোনা ভাইরাস আসলো করোনা ভাইরাসের অবস্থায় আপনারা দেখেছেন যে অক্সিজেনের দাম কেমন বেড়ে গিয়েছে আর এরকম যদি খুব ভালো করে খেয়াল করেন এরকম যদি একজন মানুষ জীবন মানে যাপন করার জন্য যদি প্রতিদিন তার অক্সিজেন আলাদা করে কিনতে হতো তাহলে এই পৃথিবীতে কোনো মানুষ জীবন যাপন করতে পারত কারণ এই অক্সিজেন তো তার মাথা ঘাড়ে পিঠে করে নিতে নিয়ে যেতে হতো এখন আপনি এই অক্সিজেনকে পিঠে করে নিয়ে বাইরে যেতে পারতেন কিনা দুনিয়ার কোনো কাজ কারবার করতে পারবেন কিনা যেহেতু আপনার জীবনের জন্য আমার জীবনের জন্য প্রত্যেকটি মুহূর্তে অক্সিজেনের প্রয়োজন রয়েছে এমন কোন মুহূর্ত নেই যে মুহূর্তে আপনি অক্সিজেন থেকে কি করতে পারেন বাঁচতে পারেন এই জন্য আল্লাহ সুবহান তালা অক্সিজেনটাকে এমন করে দিয়েছে যে পৃথিবীর যত্র তত্র যেখানেই যাবেন ঘরের ভিতরে অক্সিজেন আল্লাহ এটা হলো আল্লাহ তালা নিয়ামত এই যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত ভোগ করতেছেন আবার আল্লাহ রাবুল আল্লাহ নাফরমানি করতেছেন তাহলে কি আল্লাহ সুবাহ তালা আপনাকে এমনিতেই ছেড়ে দিবেন এটা মনে করতেছেন এমনি ছেড়ে দিবেন যদি এমনিতে ছেড়ে দেন তাহলে আল্লাহ রাবুল আলমী জাস্টিস করলেন না আদল করলেন না বিচার করলেন না এই জন্য আল্লাহ রাবুল আলমী কি করবেন বিচার করবেন কিন্তু আল্লাহ সুবাহ তালা বান্দাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই খেয়াল রাখতে হবে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তালা বান্দাদেরকে সৃষ্টি করেন নাই তাহলে আমরা সরাসরি নামি বলতে পারি না আমল করে নেক আমল করে আল্লাহর বান্দা মানে সে জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে যেতে পারে মানে জাহান্নামে যাওয়ার একটা কারণ হয়ে যেতে পারে হ্যাঁ।